আমি এসবি স্যার কমার্স আজকে যে বিষয়ের উপর ভিডিও আপলোড করছি এটা হলো কোম্পানি অ্যাকাউন্টিং চ্যাপ্টারের issue of debenture issue of debenture মানে ঋণপত্র বিলি শেয়ার ও ঋণপত্রের মধ্যে মূলগত পার্থক্য থাকলেও ঋণপত্র বিলির হিসাব নিকাশ শেয়ার বিলির মতোই শেয়ারের মতো ঋণপত্র সমহারে মানে অ্যাট পার অ্যাট প্রিমিয়াম মানে অধিহারে বা অবহারে মানে অ্যাট এ ডিসকাউন্ট বিলি করা যায় ভিডিও স্ক্রিনে যাবে ঋণপত্র কাকে বলে ঋণপত্রের বৈশিষ্ট্য কিভাবে বিভিন্ন ধরনের ঋণপত্রের বিভাগ কী কী জার্নাল এন্ট্রি করতে হয় বিস্তারিত যাবে তবে বেসিক কনসেপ্ট নিয়েই আজকের এই আমার ভিডিওটি যেটা স্ক্রিনে যাবে তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি খুব শীঘ্রই আপলোড করছি higher secondary examination West Bengal council of higher secondary এডুকেশনের সাজেশন অ্যাকাউন্টেন্সির পরপর business studies cost and taxation সব কটার সাজেশন এবং তার সলিউশনগুলো আস্তে আস্তে আমি আপলোড করব মূলত খেয়াল রাখা দরকার শেয়ার যেমন শেয়ার বিলি আর এই অফ চার্জ যে তোমরা বুঝতে পারো ডিভেঞ্চারও একদমই সোজা কিচ্ছু নেই ডিভেঞ্চার একটা ভাবে মানে একবারেই বিক্রি করা যেতে পারে ইনস্টলমেন্টও হতে পারে মানে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ফার্স্ট ওয়ালভাবে হতে পারে সিঙ্গেল টাইম মানে একবারেই বিক্রি করে দেওয়া হতে পারে টাকা সংগ্রহ করা হতে পারে শুধু খেয়াল রাখতে হবে শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানির মালিক আর ডিবেঞ্চার হোল্ডার হলো কোম্পানির পাওনাদার বা ঋণদাতা শেয়ার হোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন ওয়ারেজ ঋণদাতারা মানে ডিভেঞ্চার হোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না এই বেসিক জিনিসটা খেয়াল রাখতে হবে শেয়ার হোল্ডাররা কোম্পানি লাভ হলে তবেই তারা কিন্তু লভ্যাংশ পাবে এদিকে ঋণ মানে কী বলে ডিভেঞ্চার হোল্ডার বা ঋণদাতা যারা আর কি যারা ডিভেঞ্চার পারচেস করছে তাদের নির্দিষ্ট হারে কেন ডিভেঞ্চারের আগে seven percent eight percent ten percent একটা মেনশান করা থাকবে কোম্পানির লাভ বা লোকসান যাই হোক না কেন তাদেরকে কিন্তু সেই ঋণ মানে সুদটা দিতেই হবে এইটুকু বলার বাকিটা ভিডিও স্ক্রিনে যাবে তার সাথে আমার বয়স থাকবে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি S B sir thank you everybody শুরু করছে S B sir commerce issue of share বা ঋণপত্র বিলি কোম্পানি আইনের দুইয়ের পারদ ধারা অনুযায়ী কোম্পানির সম্পত্তির ওপর দাবিযুক্ত হোক বা না হোক কোম্পানি কর্তৃক ঋণের জন্য বিলি করা স্টক বা বন্ড বা অন্য যে কোনো প্রকার লগ্নিপত্রকে ঋণপত্র বা ডিভেঞ্চার হিসেবে গণ্য করা হয় কোম্পানির অতিরিক্ত মূলধনের প্রয়োজনে জনসাধারণের কাছ থেকে ঋণপত্রের মাধ্যমে সাধারণত মাঝারি বা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা হয় ঋণপত্র থেকে সংগৃহীত অর্থ মূলধন হিসাবে দীর্ঘকাল কারবারে নিয়োজিত থাকে কোম্পানির উন্নতি এবং প্রসারে একে শেয়ার মূলধনের মতন ব্যবহার করা হয় কোম্পানিতে যে বিভিন্ন রকমের শ্রেণী বিভাগের ঋণপত্র হয় সেগুলো বলে মর্গেজ ডিভেঞ্চার বা বন্ধকের ঋণপত্র সিম্পল বা ন্যাকেট ডিভেঞ্চার বা বন্ধকবিহীন ঋণপত্র রূপান্তরযোগ্য ঋণপত্র মানে কনভার্টেবল ডিভেঞ্চার পরিশুদ্ধ ঋণপত্র বা রিডিমাবল ডিভেঞ্চার অপরিশুদ্ধ ঋণপত্র বাহকের ঋণপত্র ইত্যাদি এবার আমাদের জানতে হবে যে এই ঋণপত্রগুলো ইস্যু করার পদ্ধতিটা কিভাবে ইস্যু করা হয় শেয়ারের মতো ঋণপত্র বিলি করা হচ্ছে যে কোম্পানির মূলধন সংগ্রহ করে তাকে কোম্পানির কাজে লাগিয়ে কোম্পানির উন্নতি ঘটানো মোট কথা উন্নতি অর্থ হচ্ছে মুনাফা বৃদ্ধি করা কোম্পানির প্রসার ঘটানো একটা থেকে দুটো দুটো থেকে তিনটে করা তাই ডিভেঞ্চার ইস্যু করা অনেকটা শেয়ারের মতনই কিন্তু ডিভেঞ্চারের সাথে ডিভেঞ্চার হোল্ডার এবং শেয়ার হোল্ডারের মূল পার্থক্য ডিভেঞ্চার হোল্ডার হচ্ছে কোম্পানির ঋণদাতা শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক স্বাভাবিকভাবে দেখবে ডিভেঞ্চার হোল্ডারদের নামের পাশে একটা পার্সেন্টেজ উল্লেখ করা থাকে সেই পার্সেন্টেজে তাদেরকে কী করতে হয় তাদেরকে ইন্টারেস্টটা প্রদান করতে হয় ওয়ারেস শেয়ার হোল্ডাররা কিন্তু এটা লাভ হলে তবেই তারা পাবে আদারওয়াইজ তারা কিছু পাবে না এবার ডিভেঞ্চার ইস্যু করার অনেকগুলো পদ্ধতি আছে ডিভেঞ্চার যখন অ্যাট পার মানে দামে দামে যখন ডিভেঞ্চার ছাড়া হয় তখন চ্যানেলটা হবে যখন ক্যাশ পাওয়া যাবে channel হবে bank account debit to to debenture application account যদি এক্সিস মানি পাওয়া যায় রিফান্ড করতে হয় তাহলে তখন হবে debenture application account debit to bank account যখন ডিভেঞ্চারটা অ্যালোট করা হবে তখন জানাল হবে debenture application account debit to debenture account ইয়ে যদি ডিভেঞ্চার প্রিমিয়াম ইস্যু করা হয় তখন ক্যাশ রিসিভ করলে bank account debit to debenture application account debenture যখন অ্যালোট করা হবে debenture application account debit to debenture account to debenture premium account যখন এই প্রিমিয়ামের অর্থ ট্রান্সফার করা হবে debenture premium account debit to capital reserve account যদি ডিসকাউন্টে ডিভেঞ্চার ইস্যু করা হয় তখন ক্যাশ রিসিভ করবে bank account debit to debenture application account যখন ডিভেঞ্চার অ্যালোট করা হবে debenture application account debit discount and issue of debenture account debit to debentures account আর যদি এক্সেস মানি থাকে রিফান্ড করতে হলে debenture application account debit to bank account মূলত হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে ডিভেঞ্চারের সাথে শেয়ারের কিছু মিল আছে কিছু অমিল আছে কোম্পানি শেয়ার বিক্রি করে তার মূলধন বাড়ানোর জন্যে সেই মূলধন দিয়ে কোম্পানি তার কোম্পানির পরিচালনা কাঁচামাল ক্রয় দৈনন্দিন ব্যয় নির্বাহ এই শেয়ারের দ্বারা সংগৃহীত অর্থে যখন সেটা সংকুলন হয় না মানে পূরণ হয় না তখন কোম্পানি বাজারে ঋণপত্র ছেড়ে আর অতিরিক্ত মূলধন সংগ্রহ করে কোম্পানির প্রসার উন্নতি মুনাফা বৃদ্ধি বা কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে তাহলে ঋণপত্র ছাড়া হয় কি জন্যে কোম্পানির উন্নতির জন্যে ঋণপত্র যারা কেনে তাদের বলা হয় ঋণদাতা বা পাওনাদার ঋণপত্রের নামের আগে এত percent seven percent eight percent nine percent twelve percent debenture বলে উল্লেখ করা থাকে সেই হারে ঋণদাতাদেরকে ইন্টারেস্ট বছরের শেষে বা হাফ ইয়ারলি পেমেন্ট করা হয় কোম্পানির পক্ষে সুবিধা কী অন্যের টাকা ইনভেস্ট করে সেটাকে পুঁজি হিসেবে ব্যবহার করছে কোম্পানির উন্নতির জন্যে এবং যারা এখানে টাকা ধার দিচ্ছে বা ডিভেঞ্চার পারচেস করছে তারা একটা নির্দিষ্ট পরিমাণ নিশ্চিত পরিমাণ সুদ পাচ্ছে ক্লিয়ার কোম্পানির শেয়ার ও ঋণ ঋণপত্র মূলধন সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে শেয়ার হোল্ডার এবং ডিভেঞ্চার হোল্ডারদের সঙ্গে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে যেটা দু একটা আগে বলে দিয়েছি শেয়ার বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে কোম্পানির মালিকানা মূলধন আর ঋণপত্র বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে কোম্পানির ঋণ মূলধন শেয়ারের উপর আয় বন্টনকে লভ্যাংশ বলে ঋণপত্রের উপর আয় বন্টনকে সুদ বলে কোম্পানির মুনাফা যথেষ্ট হলে তবেই শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয় কোম্পানির মুনাফা লোকসান যাই হোক না কেন ডিভেঞ্চার হোল্ডারদের কিন্তু সুদ দিতেই হবে সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে ওয়ারেজ ডিভেঞ্চার হোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না সাধারণ শেয়ার হোল্ডারদের কোম্পানির সবাই ভোটদানের অধিকার থাকে ডিভেঞ্চার হোল্ডারদের কোম্পানির সভায় ভোটদানের অধিকার থাকে না কোম্পানির অবসায়ন ছাড়া কোনো অবস্থাতেই শেয়ারের অর্থ ফেরত দেওয়া হয় না কিন্তু ডিভেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট সময় অন্তে বা তাদের রিটায়ারমেন্টের আগে ঋণপত্রের অর্থ ফেরত দিয়ে দেওয়া হয় ঠিক আছে এটুকু থাক পরের ভিডিওতে আমি আপলোড করব প্রবলেম এবং সলিউশন তার সাথে live class with whiteboard বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ S B sir commerce follow করতে থাকুন